এও হামজার সাথে মানে উনি দাওয়াত দিয়েছেন সেই জন্য তো দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়েছেন এই জন্য এও হামজার সাথে তাহলে এও তো কম হলো না তো এখন তো মাঠে আপনাদের আলিতে সম্পত্রিকা সম্মানিত দিনী ভাই বোন বিশেষ করে যারা আলিতে সামের এজেন্ট আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধের দৃষ্টিতে বলতে চাইছে আপনারা আল ইতিসম পত্রিকার একজন নিজেকে এজেন্ট মনে করবেন না মনে করবেন আমি একজন দিনের দায়ী দাওয়াত দিচ্ছি তাহলে আপনার কাজটা সহজ হবে তাহলে আপনার ওই পোস্ট অফিস থেকে নিয়ে আসা সহজ হবে তাহলে আপনার মানুষের বাড়িতে যাওয়া যাওয়া সহজ হবে আর যদি মনে করেন যে এটা আমি দশটা টাকা পাবো সেই জন্য কাজ করছি তখন পোস্ট অফিসে একদিন ঘুরে এসেছিলেন তখন পরের দিন পোস্ট অফিস থেকে ডাকছে তো ছাড়ো ঝামেলা ঝামেলাকে করতে যায় কেননা তখন তো আপনি মনে করছেন যে আমি রুজি উপার্জন করি দশ টাকা রুজি কি চাই দরকার তারপর আর একদিন গেছেন পোস্ট অফিসে পোস্ট অফিস মাস্টার দিয়েছে একবারে ধমকা বাট অসময় আছে ভোট টাকা পাওয়া যায় না আপনাদের পত্রিকা আমি নিয়ে আসবো না বন্ধ করে দেবো আমার এই অফিসে তখন আপনি বলছেন কি দরকার এসব ঝামেলা লোকের কি আমাদের দেশে বলে যে পরের না পরের না বাঘ মেরেছে ঝালসাখানা <laughs> কি দরকার আমার এইসব ঝামেলা নিজে কষ্ট দেওয়ার আসসালাম আলাইকুম আমি জানিয়ে দেবো আমাদের পত্রিকা আপনাদের নিতে পারছি না যেটা এইসব ছেলেরা বারবার বলছে সময় বলছে বিশ্বাস করেন আপনি যখন আপনি মনে করবেন যে আমিও আব্দুরাজাক সাহেবের চেয়ে বড় যারা এদেশের মাটিতে দাওয়াত দিচ্ছে তার সাথে আমি আছি কেননা আমি পত্রিকাটাতে পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে এটা তার বাড়িতে নিয়ে গিয়ে দিব তখন আপনি পোস্টমাস্টারে ওখানে গিয়ে যা ধাতানি ধমকন খেয়েছেন তো এটা আপনার জন্য বহন করা সহজ হবে তিনবার যাওয়া সহজ হবে এখানে চাকরি করছিলেন পত্রিকা নেওয়া সহজ ছিল আর আগে কাছে চলে গেছেন কষ্ট করে সেখানেও নিতে পারবেন এই সব কিছু ঝামেলা যখন আপনি মনে করবেন আমিও দাওয়াত দিচ্ছি তখন আপনার জন্য সহজ হবে তো যারা এজেন্ট হিসেবে আছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনাদেরকে খুব ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি যখন আপনারা কোন জেলাতে আমি গেলে বলেন যে আমি এজেন্ট তখন আমি যে কত খুশি হই আপনার গায়ে হা দিয়ে কত দোয়া করার চেষ্টা করি তা হিসাব থাকে না অথচ আর একজন সে যত বড়ই হোক না কেন ও যদি আমার পাশে কিছু বলে তখন আপনি কথা বলছেন যে আমি এজেন্ট তখন আপনার আগে আর কেউ থাকে না আমার সামনে তখন আপনাকে আমি সবচেয়ে ভ্যালু বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করি কেন আপনি একটা খুব ভালো স্থানে কাজ করছেন আর পুরো পত্রিকাটা পড়ে কোনো জায়গাতে কোনো মানুষকে উঠানো লাগবে না কোনো মানুষকে নামানো লাগবে না কোনো কিছু পরিচয় দিয়ে বড় অক্ষর দিয়ে কোনো কিছু করা লাগবে না মানে একমাত্র আল্লাহ আসতে আমি জানি না আর লিতেশাম পত্রিকায় কোনো স্বার্থ আছে নাকি আমি জানি না জামিয়া সালাফের পিছনে কোনো স্বার্থ আছে নাকি আমি জানি না আর আল্লাহর পিছনে কোনো স্বার্থ আছে কি না এটা আমার জানা নাই আমি বত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে আমার স্বার্থ পেশ করিনি আর স্বার্থ মানুষের কাছে আমাকে পেশ করবো এটা আমার মন মানসিকতা নেই আমি আমার অভাব আপনার কাছে কোনোদিন পেশ করিনি আমি আমি আমার অভাব যে খুব ভালো করে পূরণ করতে পারে তারই কাছেই পেশ করি আসলে লাতিফ মানে যে এটা তর্জমা তা আমার জানা ছিল না সেদিন আবদুল্লাহ চাপাই নবাবগঞ্জে গুণবাচক শব্দের ব্যাখ্যা করছিল যে রাহমান মানে কি রাহিম মানে কি লাতিফ মানে কি খাবির মানে কি সামাদ মানে কি তখন আমি বুঝতে পারলাম ও সামাদ মানে তো এইটা ইচ্ছা তো মানে যে অইচ্ছা তো মানে সে সে হলো সামান আপনার ইচ্ছা অনিচ্ছা লাগে না তাকে মানতেই হবে তো অনিচ্ছাই কে মেনেছে ফেরাউন যখন ডুবে যাচ্ছে তখন ফেরাউন বলছে যে আমন্ত মুসা মুসা এবং বানিসরাই যে আল্লাহকে মেনেছে সেটাকে আমি মেনে নিলাম তো ফেরাউন তো ডুবার নিরুপায় হয়ে বলল অনিচ্ছে বলল যে আমি মোসা এবং মোসার সম্প্রদায়ের আল্লাহকে কি করলাম মেনে নিলাম তো ইচ্ছাই মানে নিত ইচ্ছা অনিচ্ছাই মানতে হয় যাকে যার কোনো মানুষের মুখাপেক্ষী তার প্রয়োজন নাই তিনি হলেন আল্লাহ তিনি হলেন সমাদ লাতিফকে যে আপনার অসুবিধাটা আপনার মতো করে বুঝতে পারে আপনি আমাকে বললেন আব্দুল সাহেব আমি আসছিলাম সালাফি কনফারেন্সে পাঁচ হাজার টাকা ব্যাগে ছিল হারিয়ে কে চুরি করে নিয়েছে আমি আপনারটা কতটুকু বুঝলাম বলেন তো দেখি আচ্ছা আল্লাহ রহম করো আল্লাহ আপনাকে যেন প্রতিদান দেয় এ বলে থেকে গেলাম আপনার তো টাকা নাই এখন খালি অসুবিধা আপনার ভিতরে আছেই আছেই মনটা আপনার খারাপ হয়ে থাকলো তা আপনার অসুবিধা কি আমি আমার মতো করে আপনার মতো করে বুঝতে পারলাম আপনার মতো করে হুবাহ বুঝতে পারে যে বুঝেন যে তারই নাম হলো লাতিফ তারই নাম আল্লাহ তারই নাম লাতিফ আপনি যেমন অসুবিধাটা বুঝেছেন ওইভাবেই হুবাহু যিনি বুঝেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন লাতিফ তিনি হচ্ছেন খাবির আপনি বললেন আমি বললাম ধৈর্য ধারণ করেন জাজাকাল্লা কার এটা শেষ সম্মানিত দিনী ভাই বোন দেশ বিদেশে যারা আছেন আমি তাদের সকলের নিকটে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল পত্রিকা দাওয়াতের একটি বড় মাধ্যম আল ইতিসাম পত্রিকা এদেশে সবচেয়ে উন্নত মানের গুণ বিশিষ্ট পত্রিকা মাসিকাল স্ত্রী সম্পত্রিকা যার মাসিক বৈঠক হয় যার পিছনে বড় বড় বিদ্যান রয়েছেন প্রতি মাসে বৈঠক হয় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে সে বৈঠক পরিচালনা করি যা আপনাদের অবগতিতে আছে আমি যারা এজেন্ট হিসাবে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর সালাফি কনফারেন্সে এসেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই সাথে সাথে আমার দিনী ভাই বোন যারা জামিয়া সালাফিয়ার সব কাজকে ভালোবাসেন আল ইতেসামকে ভালোবাসেন এটা আমি আন্তরিকভাবে চাচ্ছি ব্যক্তিগতভাবে নেন এজেন্টগতভাবে নেন মাসিক আল ইতেসাম পত্রিকা পৃথিবীর প্রায় সবপ্রতি বাঙালি পড়ুক এইটা আমার আন্তরিক দাবি এতে আমার কোনো স্বার্থ নেই স্বার্থ বললে যদি বলেন তাহলে আপনার আপনিও জানবেন কিছু নেই কি উপার্জন করবেন এইটা এইটা আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চাচ্ছি এর বিনিময়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ এটা আস জামিয়া সালাফের পিছনে এত চেষ্টা প্রচেষ্টার পিছনে কোনো হিসাব নিকাশ নাই আমার মা বলছে যে জমি জায়গা তোর বাপ ছিল তখন তো এক একটু দেখেছিল তারপর আমি যতদিন আছি ততদিন খোঁজ খবর নিয়েছি আমি মরে গেলে তোর জমি জায়গা হারিয়ে যাবে মানুষের তুই একদিন দেখতে যাবি না তা আমার মার মারা বছর পার হয়ে গেল আমি জমি জায়গা দেখ একটু আছে দেখতে যাইনি মানে দেউলিয়ার স্থানে আছে আল্লাহর হস্তে দেখা যায় কি হয় আল্লাহ ভরসা তো বিশ্বাস করেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আমার কোনো কাজের পিছনে নিজস্ব স্বার্থ আমি বুঝতে পারি না আমি খুঁজে তলিয়ে দেখছি যে আমার কি কোনো স্বার্থ কাজ করে তা আমি বুঝে উঠতে পারি না যে আমার কোনো স্বার্থ কাজ করে তো যেভাবে দাওয়াত দিতে চাচ্ছে তার সবচেয়ে বড় মাধ্যম হলো আলিতে সম্পত্রিকা আপনিও আলিতে সম্পত্রিকাকে দাওয়াতের মাধ্যম হিসাবে নেবেন সহজ হবে নেওয়া সহজভাবে যোগাযোগ করা ছেলেটা নিয়ে নেবেন ছেলেটা যদি না নেন তাহলে এখানে জমা হবে সেটা হবে আপনার লস জনগণের লস ছেঁড়াটা আপনি নিয়ে নেবেন নষ্ট হয়ে গেছে সেটা আপনি নেবেন যাকে দিবেন তাকে বলবেন যে আপনাকে মন খারাপ আপনার যদি মন খারাপ হয় তাহলে এটা টাকা দিয়ে আপনি রাখুন কিন্তু আপনি ছেলেটা যে এখানে ফেরত দিলেন মন খারাপ করলেন কার উপরে আপনি মন খারাপ করলেন কে মালিক আপনার পয়সা খরচ হয় লক্ষ লক্ষ টাকা খরচ আছে আলিতে সম্পত্তিকের পিছনে বিশ্বাস করেন আমি আব্দুল রাজিবিন ইউসুফ নিজের পয়সা দিয়ে এক মাসের পত্রিকা যদি ছাপাতে চাই তাহলে আমাকে অন্তত দশ থেকে পনেরো থেকে বিশ বছর লাগবে আমি আমার টাকা দিয়ে যে পত্রিকা ছাপাতে চাই এক মাস তাহলে আমার দশ পনেরো বছর লাগবে এক মাসের পত্রিকা ছাপাতে আমার নিজের টাকা দিয়ে তাহলে পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপে এ তো আর হাতের ময়লা নয় খোলা নয় যে এখানে প্রেস আছে ওই প্রেসে যে উঠে দেখেন হাতের বামে প্রেস আছে এখানেই ছাপে প্রেসের দামও অনেক কাপড়ে কি কাগজ কাটা মেশিন আছে বাধা মেশিন আছে এগুলো সব আছে ওখানে আপনি নিজের চোখে দেখে যান যা কিছু খরচ আছে আপনার পয়সাতে আমি গরিব মানুষ আমি কচুর পাতার পানি কচুর পাতা বুঝেন চাপাই না যে কচুর পাতার উপরে যে পানি থাকে ওটা একটু বাতাসের এখানে টলমল টলমল করে পড়লো পড়লো তার মানে নিজের সে কোনো ভিত্তি নাই আমি আব্দুরাজাক বিসুক না আমার কোনো আর্থিক ভিত্তি আছে না আমার কোনো বংশীয় ভিত্তি আছে না আমার কোনো বৈদেশিক পয়সা পয়সার ভিত্তি আছে না আমার কোনো সাংগঠনিক ভিত্তি আছে কিছুই নাই না নিজস্ব পয়সা আছে না কোনো বৈদেশিক পয়সা আছে না কোনো সাংগঠনিক পয়সা আছে না কোনো বংশীয় ক্ষমতা আছে বংশ আমাদের সব ইন্ডিয়ায় কাজে একেবারে নিঃস অবস্থায় আমি আব্দুল রাজাক বিন ইসুফ একেবারে শূন্য অবস্থায় যার তলাতে কিছু নাই এ অবস্থায় আছে আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ বিশ্বাস করেন আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ আপনাদের মনের জানের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাদের মনের প্রাণের যা পত্রিকা মাসিকাল ইতেসাম পত্রিকা আপনাদের জানের মানের মনের দাওয়াতি ব্যবস্থা আর দাওয়াল্লাহ যারা আছেন আসবেন ভাই বোন ছেলে মেয়ে সবাকেই আপনারা বলবেন যে আর দাওয়ায় আল্লাহর সাথে থেকে কাজ করো দেখো তো ওরা কি বলে ফতো পরামর্শ নেয় ওখানে দশটা টাকা পাঠাও ওখানে কথা বলো তাদের সাথে সব আপনাদের জন্য দিয়ে যাচ্ছি আর দাওয়ায় আল্লাহর কাছে আমিও আর দাওয়ায় আল্লাহর সাথে থাকি ওরা এখন বলতে চাচ্ছে এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াত দিব এবং পুনরায় মক্তব চালু করবে তখন আমি বলছি ঠিক বলেছ তোমরা আব্বু তুমি ঠিকই বুঝেছ আমি তো বক্তব্য জাতির সামনে দিলাম কিন্তু দেখলাম যে সুবিধাতে দিয়েছি সুন্দর করে বানানো হয়েছে টাকা পয়সা দিয়েছে খরচ করেছে তখন মনের দিকটা খুশি হয়েছি আর যখন খুব টাকা পয়সা দেয়নি তখন খুব খুশি হয়েছি কিনা তা আমি জানি না তবে জীবনে কোনোদিন টাকার কথা বলিনি তার মানে যে টাকা বেশি দিয়েছে তার তো স্মরণ আছে যে সময়তে মানুষ আমাকে দুইশো টাকা দিত সেই সময়তে এক মানুষ আমাকে ছশো টাকা দিয়েছে তো এখনও তো তার টাকা মনে আছে বাকিটা তো মনে নেই তাহলে টাকা আমি দেখেছি ওদের কত টাকা দিয়েছে মানে এইটা একটা উপার্জনের পথ মানুষ মনে করছে এখানে প্রকৃত দাওয়াত নেই মসজিদ ভিত্তিকে দাওয়াত হতে হবে যেটা দাওয়াল আল্লাহ জাতির সামনে পেশ করেছে তারা করতে চায় আর দাওয়াল আল্লাহর প্রথম কাজ তারা এদেশে মসজিদ মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে চায় তারা এদেশে পুনরায় মক্তব চালু করতে চায় তারা এদেশে সঠিক হাতিদের বই পুস্তক ফেরি বিতরণ করতে চায় তারা এদেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় এই মর্মে তারা কাজ করে যাচ্ছে উপস্থিত দিনী ভাই এমন আমি আপনাদেরকে আমি ইতেসাম গ্রাহক এজেন্ট ফরম কোথায় আছে এই এজেন্ট ফরম মনে হয় ওইদিকে আছে আপনারা সংগ্রহ করে নিজে এই পূরণ করবেন এজেন্ট হওয়ার চেষ্টা করবেন আর করবেন কোনো স্বার্থে নাই বলবেন যে এ দিয়ে আমি পরকাল পেতে চাই আমি অবাক হই মহিলাটা তো পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছে দেখে বুঝলো যে কুকুরটা যেভাবে বের করে হাঁপাচ্ছে পিপাসায় মরবে এরকম মনে হচ্ছে হাদিস তো বোখারি মুসলিম এখন মহিলাটা তার নিজের উঠনি দিয়ে জুতা বেঁধে ইদারাতে নামিয়ে পানি উঠালো জুতাতে করে যে কুকুরটাকে খাওয়ালো তো তার কারণে তার ক্ষমা হয়ে গেল এটা পতিতালয়ের মহিলার ক্ষমা হয়ে গেল আর আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করছি আমার ক্ষমা হবে না এত বড় কঠোর আল্লাহ নয় উনি রহমান আমি যেটুকু করছি এতে আমি ক্ষমা পাবো ইনশাল্লাহ নিশ্চিত পাবো অবধারিত পাবো পাবোই পাবো ইনশাল্লাহ যেটা আমি বলেছি দুই হাজার চারো সাল তেরো সালের চব্বিশে আগস্ট মঙ্গলবার হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য গড়বই গড়বে ইনশাল্লাহ কীভাবে গড়বে তা আমি জানি না জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার এইখানে ওই জায়গাটার উপরে এইখানে ওই জায়গাটার উপরে যেখানে ঘন গাছ আছে তার পাশে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে আমি তা জানি না দু হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটায় পাঁচটায় এরকম সময়ের কথা এখন আপনি দেখতে পাচ্ছেন ২৬ বিঘা জমির উপরে এদিকে প্রতিষ্ঠান গড়েছে আর ওখানে মহিলা শাখাদের মহিলা শাখার জন্য দেড় কোটি টাকা খরচ করে একটা জমি নেওয়া হয়েছে আরও হবে ইনশাল্লাহ সময়ের গতিতে আপনি নিজের মতো আগাতে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আলিতে সম্পত্তিকে দিয়ে আর মুখে বলেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আর কিছু লাগবে না দেখবেন একদিন অনেক কিছু হয়ে গেছে আমি নিঃস্ব মানুষ আমিও বলছি আপনার তো কিছু আছে বংশ আছে টাকা পয়সা আছে জমি জায়গা আছে কিছু আছে আমি একেবারে নিঃস্ব আমি এমনিতেই আছি তা আপনি পারছি আপনি পারবেন না অবশ্যই হবে যখন খালে সন্ত্র কিছু করবেন তখন পথ সহজ হবে আমি আবারও বলছি কথার শেষে আপনি আমার দিনী ভাই বোন আপনি আমার অন্তরের মানুষ আপনি আমার কাছের মানুষ আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনাকে যেভাবেই বলি যা আমি বলি যেটুকু আপনি কঠিন মনে করেন সেটুকু আপনাকে আমি সতর্ক থাকার জন্য বলি আসলে এটুকু বলে আমি আপনাকে দূরে করতে যাইনি আর আমি আপনার থেকে দূরে হতে চাইনি আমি সব কথার শেষ কথা বলতে চাই যে আসলে এই অন্তর থেকে বলছি এই কাজ দিয়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ এই কাজ দিয়ে জান্নাত পাবো ইনশাল্লাহ অত কঠোর তিনি নন যে আমরা তাকে সন্তুষ্ট করার জন্য করছি আর তিনি দিবেন না এরকম তার প্রয়োজন নাই চাই আর তিনি দিবেন না এটা তার প্রয়োজন নাই চাচ্ছি তুমি জামিয়া সালাফ কবুল করো আলিতে সম্পত্রিকা কবুল করো জামিয়া সালাফা সব কাজ কবুল করো আল্লাহ মানুষ তুমি সব কিছু করতে পারো কালকে সূচনার একটা বক্তব্য ছিল মনে আছে কি যে সব জিন সব মানুষ আগে পরে সবাই মিলে যদি চায় যে আমারটা দাও ওরটা একটা আমারটা একটা ওরটা একটা আপনার জমি আমার গাড়ি কার বাড়ি কার বউ সারা পৃথিবীর সবাই যদি সবারটা চায় আল্লাহ যদি সবাকে একসাথে দিয়ে দেন তো তার কাছে অতটুকু কমবে না সই সাগরে ডুবিয়ে উঠালে সুয়ের সাথে যতটুকু পানি লেগে গেছে সাগর থেকে কমে গেছে এইটুকু যেমন সাগরের কমে না আল্লাহর সবাকে দিয়ে ততও কমে না পাউদ খেয়াল মিখিয়াত বাহারে সাগরে সুইটাকে ডুবিয়ে দেওয়া হলো তারপর উঠান দেখি দেখি সুয়ে কতটুকু পানি আছে এবার সুয়ের পানি আর সাগরের পানি সমান করেন দেখি কতখানি কম সাই তা আল্লাহর কাছে আছে সাগরের মতো কিছু আর আপনাকে দিলেন সুয়ের গায়ে যতটুকু লেগেছে পানি ততটুকু তো কি দিলেন কিছুই না তাহলে সবই তার কাছে আছে দুই হাত দিয়ে লুটে নেওয়ার চেষ্টা করেন দিতেই হবে সৃষ্টি করেছে দিবা না মানে আমি নিজে দুনিয়াতে এসেছি তুমি নিজে করেছো সব কিছু দাও তোমাকে দিতে হবে দাও তখন এভাবে বলবেন আগামীকাল রাতে হবে কিভাবে আল্লাহকে বলতে হবে ইনশাআল্লাহ শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায় দিন ভাই বোনকে সকলকেই আলিতে সম্পত্রিকার এজেন্ট হওয়ার অনুরোধ জানিয়ে ব্যক্তিগতভাবে আলিতে সম্পত্রিকা নেওয়ার অনুরোধ জানিয়ে বিনিময়ে পরকাল পাব এই আশা রেখে এই কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি আমাদের আলিতে সম্পত্রিকাকে কবুল করো আমাদের কাজকে সহজ করো আমরা যেন কোনো সময় মন খারাপ করে ইতিসাম পত্রিকার এজেন্টি কাজ বা দাওয়াতি কাজ বন্ধ না করি কোনো সময় পোস্ট অফিস থেকে বলল ধমকিয়ে কোনো সময় কেন্দ্র থেকে বলল ধমকিয়ে কোনো সময় আমার চাকরির খাতরা স্ত্রী বউ বললো তো এইসব কথা যেন আমার ভিতরে কাজ না করে প্রতিক্রিয়া যেন না কাজ করে আমি ধৈর্যের পরিচয় দিয়ে যেন আলিতে সম্পত্রিকার কাজ করতে পারি তুমি এ তো কাম করো এ দিয়ে তুমি পরকালের পাথর আমাকে দাও এইটা তোমার কাছে চাচ্ছি তুমি এটা কবুল করো আল্লাহ আমি ইন্নাকাল্লা কুল্লি শাহিন কাদির সব কিছু তুমি করতে পারো যেহেতু আজিজ পরাক্রমশালী তোমাকে কেউ ঠকাতে পারে না তুমি সব কিছু করতে পারো অতএব শত্রুকে দমন করে আমার পথ সহজ করে যাও এ দাবি রেখে ইতি সম্পত্রিকে সবার কাছে প্রিয় এবং নেওয়ার ব্যবস্থা করার দাবি রেখে আপাতত কথা এখানেই শেষ করলাম শুভ আল্লাহ আবেহাম দেখা আসাদাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ